রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করে জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কর্মা পোলাও ফল ফলাদি খাওয়া না আপনার সন্তানও আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য রিজিক আল্লাহ সুমান রিজিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন তারপর আমরা রিজিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়েই কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সামান্য খাবার দিতে হবে যাই খান না কেন কর্মা খান পোলাও খান আর পান্তা ভাত খান হ্যাঁ যাই খান হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয় ভিন্ন হ্যাঁ? কিছু হয় না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুবহানাহু সাত দিয়েছেন মুখে হ্যাঁ, যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজ বিচার অনেকে করি অনেকে করছি না এই রিজিকের চিন্তায় আমাদের রাতে ঘুম হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি চব্বিশটা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে দশ কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে দশটা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে পাঁচতলার জায়গায় দশতলা করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে পাঁচতলার অনুমতি নিয়ে কিভাবে ছয়তলা সাততলা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় এটা সব ফিকির মাথার ভিতরে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা আল্লাহ সুবাহ বহু জায়গায় বলেছেন কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন কেউ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন দিয়েছেন বহু মানুষকে কেন ফেরাউনকে দেন নাই আল্লাহ দুনিয়া দিয়েছেন লাইসালাহু ফিল তার সামান্য কিছু থাকবে না আখরাত তো দূরের আরো পরের কথা মৃত্যু বা কেয়ামতের কথা আখরাত তো শুরু হয়ে গেছে তার মানুষ মরার পরই আখরাত শুরু হয়ে যায় আল্লাহর মানুষ আখের মাধ্যমে কবরের জীবনের মাধ্যমে শুরু হয়ে যায় কত ধনী মানুষ কত ক্ষমতাধর মানুষ এই পৃথিবীতে এসে ক্ষমতা দেখিয়ে চলে গেছে খারাপের খারাপ ফেরাউন নম্রুদ এই পৃথিবীতে ডেকে নাই ভালোর ভালো আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর আসর এই দুনিয়ার বুকে এসেছেন কে ডেকেছেন কে একজন কেউ না ইসা আলাইসালামকে আল্লাহ সুবাহ উঠিয়ে দিয়েছেন জমিনে এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোন সাহাবি নেককার মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানি না কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা শূন্য আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তালা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে এ বলতে পারেন ভাই আল্লাহ সুবাহ তার কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিল এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর কার্লো স্লিম হেলুকে এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু শূন্য আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রামার দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কারো যারা চলে আল্লাহ সুবাহ ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে কিছু নেই আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্টকে সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করে দুনিয়ার উপকরণগুলোকে ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আখেরাতকে তালাশ করে আখেরাত অর্জন করতে চায় আল্লাহ সুবাহ তারা তাদেরকে দুনিয়াও দেন আখেরাতও দেন এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে ভুরি ভুরি প্রমাণ রয়েছে আপনি বিলকেটসের উদাহরণ দেখেন আব্দুর রহমান আসুমাইতের উদাহরণ দেখেন না সেখানে রাজিহির উদাহরণ দেখেন না সৌদি আরবের আল্লাহ জি ব্যাংকের যিনি মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়নিয়ন ট্রিলিয়ন মুসলমানদের মধ্যে আছে তারা দান করছে আমরা পাঁচ টাকা দিয়ে হ্যাঁ দশ বার ফটো তুলি কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বারের জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত সপ্তাহে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে হিসনুল মুসলিম একটা ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম দোয়ার বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটাপানে গিয়ে কিনে নেবেন হিসনুল মুসলিম বইয়ের লেখক Sheikh Saeed ibn Ali bin Wahaf Qahtani এই গত সপ্তাহে মারা গিয়েছে আল্লাহ তাকে মাফ করুন জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থ সম্পদের টাকাই হয়েছে কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার টাকায় মসজিদ হয়েছে ফাকির ফাকির চিন্তা করুন একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন গালি যা দেওয়ার দেন আরো বড় মায়গ্রামকে আরো বড় মায়গ্রামকে গালি যা দেওয়ার দেন সেটা আপনার আমার নামাজও হবে কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান তো আপনি তো একটা ইট দিলে দশটা ছবি তোলেন একটা নোট দেওয়ার আগে দশবার না আপনার নাম ঘোষণা করতে হয় এক ব্যাগ সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের ব্যাগ দিতে রাজি হন না মানুষ কত কিছু করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে বলতে নিষেধ করেছে